নমস্কার পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা তথ্য নির্বাচিত করেছি এবং তা সফলভাবে পৃষ্ঠায় প্রদর্শন করেছি এখানে এই পৃষ্ঠায় ফেরত গেলে দেখতে পারি যে সবকিছু ঠিক কাজ করছে আমাদের সকল তথ্য এখানে আমাদের কাছে আছে পরবর্তী জিনিস শিখব কিভাবে কোথাও বলি যে ব্যবহারকারী নিজেদের তথ্য লিখে বর্ণন করতে পারেন এটি করার জন্য আমি কানেক্ট ইনক্লুড ছাড়া পৃষ্ঠার সকল কোড মুছে ফেলবো ডেটাবেসের সাথে যুক্ত না হলে এটি কাজ করবে না এটি জানার জন্য অনেক কিছু এবং অন্যান্য জিনিস আছে আমি ফার্স্ট নেম লাস্ট নেম জন্মতিথি এবং জেন্ডার নয়তো মেল বা ফিমেল রাখব এখানে নিচে আমি একটি ফর্ম তৈরি করব HTML ফর্ম হওয়ায় tag শুরু ও শেষ করা প্রয়োজন আমাদের অ্যাকশন mysql.php হবে এবং আমাদের মেথড পোস্ট হবে এখানে আমরা একটি ফর্ম বানাবো যেখানে ব্যবহারকারী একটি নাম প্রদর্শন করতে পারে নামের জন্য আমরা সারনাম ব্যবহার করব খোঁজার জন্য জন্মতিথি বা লিঙ্গ ব্যবহার করতে পারেন এটি আপনার ইচ্ছে আপনি খোঁজার জন্য দুটি ক্ষেত্র ব্যবহার করতে পারেন এখন আমি দুটি ক্ষেত্র ব্যবহার করা দেখাবো যাতে আপনি জানেন যে এটি খুব জটিল নয় বরং সহজ আমি এখানে ফার্স্ট নেম লিখব এবং টেক্সটের মতো ইনপুট বাক্স বানাবো এবং এর নেম ফার্স্ট নেম হবে আমরা এখানে একটি বিভাজক বানাবো এবং লাস্ট নেম লিখব এরপর আমরা আরেকটি ইনপুট বাক্স আগের রেখা কপি এবং এখানে পেস্ট করে বানাবো সুতরাং এই রেখা ঠিক একই আছে কিন্তু ফার্স্ট নেমের স্থানে আমরা লাস্ট নেম লিখছি আমরা ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট লিখব এবং এর ভ্যালু হবে গেট ডেটা তাই আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং সাবমিট বাটন নিয়েছি এটি রিফ্রেশ করলে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে পারি আমি এখন এটি মুছে দেব এবং এর জন্য সাবমিট বাটন টেপা হয়েছে কিনা যাচাই করব এটি করার জন্য প্রথমে সাবমিট বাটনকে নাম দেব সাবমিট তারপর আমি ইফ স্টেটমেন্টে লিখব if dollar underscore post submit submit button টেপা হলে ব্লক শুরু করুন এই কোডের ব্লক নিষ্পাদিত করতে হবে এবং ব্লক যেখানে চাই ওখানে শেষ করি এটি এই তরঙ্গায়িত বন্ধনীর পরে আছে কারণ এটি while স্টেটমেন্টের একটি অংশ বাস্তবে এই জন্য আমাদের while স্টেটমেন্টের দরকার নেই কিন্তু তবুও এর জন্য আমি এটি রাখব আমি এখন grab post data এবং ডলার ফার্স্টনেম লিখব সুতরাং এটি হলো ডলার আন্ডারস্কোর পোস্ট ফার্স্টনেম এবং তারপর আমি লাস্ট নেম লিখব আমি ফার্স্ট নেম কপি ও পেস্ট করে লাস্ট নেমে বদলে দেব সুতরাং আমরা ফার্স্ট নেম ও লাস্ট নেম পেয়ে গেছি আমি ইকো এবং তারপর এই বার্তা রেকর্ড ফর ফার্স্ট নেম লিখব অন্যভাবে এই মুহূর্তে এটি করছি না আমি এখানে সোজা আমাদের কোয়ারিতে যাব আপনার যদি মনে থাকে আমি বর্ণন করেছি যে আপনি যে তথ্য বিশিষ্টভাবে চান তা বলতে পারেন এই জন্য আমি select star from people where first name equals Alex and last name equals garret লিখব আমি এটি এই কোয়ারির ভিতরে যেখানে নির্বাচন করছি তা দেখাইনি আমি এটি আপডেটে দেখিয়েছি যেখানে আপডেট করতে পারি where the first name equals Alex and the last name equals garret এখন টেবিল থেকে যা চাই তা নির্বাচন করব এবং বলবো যে সবকিছু নির্বাচন করুন যেখানে ফার্স্ট নেম অ্যালেক্স থেকে লাস্ট নেম গ্যারেট আছে আমরা যদি ডেটাবেস দেখি ফার্স্ট নেম খুঁজে অ্যালেক্সের সাথে মেলাচ্ছি এবং নেম খুঁজে গ্যারেটের সাথে মেলাচ্ছি আমরা এখানে তথ্যের সম্পূর্ণ সারি নির্বাচন করছি যা গোলাপি রং দ্বারা চিহ্নাঙ্কিত এবং এখান থেকে সম্পূর্ণ তথ্য নির্বাচন করছি জন্মতিথি জেন্ডার আইডি থেকে ফার্স্ট ও লাস্ট নেম পর্যন্ত আমরা বুঝে গেছি যে এটি এই সময় শুধুমাত্র একটি রেকর্ড নির্বাচন করবে তাই আইডি দ্বারা অর্ডার করার দরকার নেই কিন্তু তবুও এটিকে এইভাবেই রাখব কারণ এখানে কেবল একটি রেকর্ড আছে অর্ডার করা কোনো বিষয় নয় তাই একে এইভাবে ছাড়তে পারি আমরা লুপ চালাচ্ছি তত্ত্বের প্রতিটি অংশ নির্বাচন করছি এবং মেলকে মেলে এবং ফিমেলকে ফিমেলে বদলাচ্ছি আমরা এই কোয়ারি ভিত্তিক তত্ত্ব ইকো করছি কারণ এই তথ্য ভিত্তিক আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য বিশিষ্ট আমরা এখানে প্রাপ্ত ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইকো করতে যাচ্ছি যা আমার ফার্স্ট এবং লাস্ট নেম কিন্তু এখানে উপস্থিত alex কে firstname এ বদলে এখন এটি পুনরাবৃত্তি এটি double ফার্স্ট firstname এখানে এমনিই আছে আমি একে firstname underscore form এবং lastname underscore form নাম দেবো যেখানে firstname এটির সমান পোস্ট করা হয়েছে সেখান থেকে নির্বাচন করব এবং lastname যা lastname ফর্মের সমান পোস্ট করেছি এটি সেই তথ্য যা ফর্ম থেকে আসে আমি যদি html ফর্মে alex গ্যারেট লিখি এবং জমা করি তাহলে এটি Alex এর সমান এবং এটি গ্যারেটের এর সমান হবে কোয়েরি শুধুমাত্র একটি উত্তর দেবে কারণ এই সময় Alex গ্যারেট নামক একটি মানুষ আছে এটি Alex গ্যারেটের এর জন্য সব তথ্য নিয়ে মেল বা ফিমেলের জন্য যাচাই করে এই বিশেষ বার্তা ইকো করবে সুতরাং আমি যদি এখানে আসি এবং রিফ্রেশ করি এখানে কিছুই নেই কারণ কোনো তথ্য এই ফর্ম ভ্যারিয়েবলে দেওয়া হয়নি চলুন আপনাকে দেখাই এটি খালি তাই people থেকে স্টার এই শর্তে নির্বাচন করছি যে where the times equals to nothing and the last name equals to nothing এটি এই সময় কোনো তথ্য দেয়নি কারণ আমরা first name এবং last name আসল মানুষের নাম পেয়েছি যাই হোক আমি এখন সম্পূর্ণরূপে ক্রমরহিত নাম লিখব চলুন ডেভিড গ্রিন লিখি এবং গেট তথ্য ডিপি এবং কিছুই হয়নি ঠিক আছে যদি শেষে আমাদের কাছে একটি এরর বার্তা থাকে এটি হলো এখানে লিখিত কোয়েরি আমি লিখতে পারি or die M Y mysql error আমি এখানে ফেরত যাই ডেভিড গ্রিন লিখি এবং গেট তথ্য ডিপি আমরা কোনো এরর পাইনি এটি এইজন্য কারণ এসকিউএল কোডের গঠন সঠিক এবং তাই কোনো এরর পাইনি আমি শুধু এটি যাচাই করছিলাম চলুন একটি নাম অনুমান করি যা ডেটাবেসে আছে অ্যালেক্স গ্যারেট লিখি এবং গেট ডেটাতে টিপি আমরা এখানে দেখাচ্ছি Alex Garrett was born blah blah and is male Dale Garrett লিখি এবং গেট ডেটাতে টিপি এবং আমরা ডেটাবেস থেকে এই তথ্য পেয়েছি সুতরাং আপনি দেখতে পারেন যে তথ্যতে ফর্ম সম্মিলিত করার জন্য এটি খুবই দরকারি আমি এখানে শেষ করে পরবর্তী অংশে যাব যেখানে এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে রেকর্ড আপডেট করে তা বলবো আপনাদের অনেকে এটি নিজে করতে সক্ষম হয়েছেন তবুও এই দরকারি জিনিস সম্পর্কে বলবো শীঘ্রই দেখা হবে আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ